你俩别了。

পিতা মরিল মা মরিল শিশুকালে Bye. বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিবে যে খানা সেই খানা খেতে পায়ের খেতে উনি দিবে যে খানা কে তোমরা জানিও জানিও মাতে Come on, Bye.